আজকে আমি অনেক খুশি আমি আজকে নোহাকে সব কিছু শেয়ার করব দেখি ওকে একটা মেসেজ দিই ওই শোন নাই ছেলেকে দেখলে না আমার কেমন কেমন লাগে মনে হয় আমি ওর প্রেমে পড়ছি ও আচ্ছা এই কথা কোন ছেলে ওয়েট আমি তোকে ছবি পাঠাই এই ছেলেটা সুন্দর না ঠিক আছে আমি এই মেসেজের স্ক্রিনশট নিয়ে ওরে দেখাচ্ছি ও আচ্ছা এই কথা আমি এখনই প্রাইভেসি অপশনে যেয়ে টাইম মেশিন অন আছে কিনা এটা চেক করে সবগুলো মেসেজ ডিলিট করে দিব তারপর দেখি তুমি কি করে স্ক্রিনশট পাঠাও নারীদের নিরাপত্তায় আয়ামও অনেক বেশি সতর্ক বিশেষ করে নারীদের ব্যবহারের ক্ষেত্রে আয়ামও সবচেয়ে বেশি নিরাপত্তা নিশ্চিত করেছে ডিলিট করে দাও যে কোনো সময় যে কোনো মেসেজ তোমার প্রাইভেসি তোমার কন্ট্রোলে